রাজশাহীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ঘুড়ি ও ফানুস উড়ানো আতসবাজি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জনকল্যাণমূলক কাজে অবদান রাখায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয়েছে সোমবার বিকেলে নগরীর লালন শাহ মুক্ত মঞ্চে এর আয়োজন করা হয় প্রথম পর্বের উদ্বোধন করেন রাজশাহী দুই আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ কোটেটের সমন্বয়ে পঞ্চাশটি যুব সংগঠন এতে অংশ নেয় ঘুড়ি উড়িয়ে দারুণ উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা তারা বলছেন এমন আয়োজন আনন্দ যোগানের পাশাপাশি হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনা সম্ভব হবে মাঠ বলতে এখন নাই সব জায়গায় দালান কোঠা হয়ে গেছে তো ঘুরে অনেকদিন পর আসলে সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ছে যদিও ঘুরে বেড়াতে পাই না শহরে বড় হয়েছি তা অনেক ভালো লাগছে আসলে অনেকদিন পর মানে ঘুরে বেড়াতে পেরে করোনা মহামারীর পরে আবার আমরা একসাথে হতে পেরেছি খুবই ভালো লাগছে আশা করি সবাইকে সাথে পাবো পরের বার অনেক ভালো লাগছে মূলত আসলে রাজশাহীতে আমাদের প্রতি বছর একবার করে এই আয়োজনটা আমাদের হয়ে থাকে যেটা আমাদের মতো রাজশাহীতে আমরা এবার রাজশাহীতে প্রথম পঞ্চাশটা অর্গানাইজেশন একসাথে একত্রিত হতে পেরেছি এটা একটা মিলন মেলার মতো আমাদের অন্যান্য যারা রাজশাহীতে অর্গানাইজেশনগুলো আছে যে একত্রিত হওয়াটা এটা যে একটা মানে মাধ্যম যে আমাদের আর কি একত্রিত হতে পেরেছে করোনা সংকটে গত দুই বছর উৎসবের আয়োজন করতে না পারলেও এবারের আয়োজন অনেকটাই সফল বলছেন আয়োজকরা তবে আগামী দিনে যুব সংগঠনগুলো নিয়ে আরো ভিন্ন কিছু করতে চান তারা হচ্ছে যে যেটা দেখি সাধারণত স্বাধীনতা উৎসব কিংবা মার্চ কেন্দ্রিক উৎসবগুলো রাজনৈতিক মঞ্চে হয় আমরা দু হাজার পনেরো ষোলো সালের দিকে আমরা এখানে কিছু ইয়ত সংগঠন যারা করি তারা আমরা চিন্তা করলাম যে আসলে বাংলাদেশের স্বাধীনতা এটা আবহাওয়ার জনসাধারণ সবার আমার বা সবারই শুধু এটা রাজনৈতিক কেন্দ্রিক অনুষ্ঠান কেন হবে সবাই করবে সেই জায়গা থেকে কিছু যুব সংগঠনকে নিয়ে আমরা শুরু করি তখন পাঁচ সাতটা যুব সংগঠন শুরু করেছে এবার আপনারা খুশি এবং শুনে যে পঞ্চাশটি যুব সংগঠন এবার আয়োজনে আছে যে স্বাধীনতা উৎসব কিংবা মার্চ উৎসব এটা সবার জন্য রাজনৈতিক মঞ্চের বাইরে খুব সুষ্ঠুভাবে কিছু উৎসব করা যায় এটা তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অতিথিরা বলছে খেলার মাঠে তরুণদের ফিরিয়ে আনতে পারলে সামাজিক অপরাধের সাথে কমবে কিশোর অপরাধ একটি মিলন মেলা এবং সকল এখানকার যারা রাজশাহীর যারা তরুণ তরুণী এবং ছাত্রছাত্রী তারা সবাই এই পদ্মাপাড়ের এই লালন শাহ মঞ্চে সবাই একত্রিত হয়েছে এই গুরু পূরণ উৎসবে আপনার ভালো করে জানা আছে যে এটি এটি একটা ফেস্টিভ মুড এটি কিন্তু আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই এই আপনার পঞ্চাশটি ইয়ত অর্গানাইজেশনস রাজশাহীর তারা এটি অ্যারেঞ্জ করেছে তারা অর্গানাইজ করেছে আমরা অংশগ্রহণ করেছি এবং এতেই প্রমাণিত হচ্ছে যে ছেলেমেয়েরা আসলে আনন্দ পেতে চায় তারা তারা মাদক বা অন্য কোনো ক্রাইম থেকে দূরে সরে এসে তারা তারা আনন্দ পেতে চায় যেখানে নিরঙ্কুশ আনন্দ আছে এবং সেই হারিয়ে যাওয়া যে স্মৃতিগুলো ফিরে পেতে চায় তারা মাঠ চায় আয়োজনে শুধু তরুণরা নয় যোগ দিয়েছিলেন নানা বয়সী মানুষ এমন দিনে শৈশবে ফিরে গিয়েছিলেন সবাই ভালো খুবই সুন্দর যে এখনও ঘুড়ির প্রচলন আছে এটা আনন্দ লাগছে আমার একটা ঘুড়ি কেটে ফেলে কেটে নিয়ে গেছে এখন একটা নতুন ঘুড়ি উড়িয়েছি এটা কার থেকেও পারবে বলে আমার মনে হয় না তো এখন এটা শৈশবের অভিজ্ঞতা এখনও যে জীবিত আছে এটা দেখে আমি বুঝতে পারছি যে আমার অতীত এখন হারিয়ে যায়নি ঘুড়ি উড়িয়ে তো আমাদের জীবনের কোনো কিছু বিনষ্ট হয়নি আমরা ঘুড়ি উড়িয়েছি ঘুড়ি উড়িয়ে একটা সময় আনন্দ করেছি আরে সবরা গেছে আমারটা <laughs> এই ধরনের আমাদের অতীতে যেমন লাট্টু খেলা ঘুড়ি খেলা ডাঙ্গুলি খেলা এই খেলাগুলোকে ফিরিয়ে আনা দরকার এবং আমাদের অনেক কিছুই আমরা অতীতের যে আমাদের প্রচলিত খেলাগুলো ছিল সেগুলো হারিয়ে গেছে এগুলো ফিরিয়ে আনাটা মনে হয় ভালো হবে এদিকে দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও city mayor A H M Khairuzzaman Liton এ সময় গুণী ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয় পরে স্থানীয় গম্ভীরা দল গম্ভীরা পরিবেশন করেন শেষে ফানুস ওড়ানো হয়